আসসালামু আলাইকুম ডার্লিং তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো এসো কিস করে নি আচ্ছা তোমার চেহারাটা এত খারাপ হয়ে গেছে কেন কি খাচ্ছ তুমি